আখিরি মোনাজাতের দিন টঙ্গী ইস্তিমার মাঠে এভাবেই লাখো লাখো মানুষ মোনাজাতে অংশগ্রহণ করে মোনাজাত শেষে ট্রেনে সাদে অগণিত মানুষ এইভাবেই যার যার গন্তব্যস্থলে পৌঁছে বিশ্ব ইস্তেমা আখিরি মোনাজাতের একটা অন্যতম নিদর্শন টঙ্গী ইস্তেমার মাঠ